hello everyone welcome to tech TV আর আপনাদের সাথে সবসময় আমি আছি হেদায়তুল্লাহ আর আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউটিউব থেকে আমরা কিভাবে ইজিলি ডাউনলোড করতে পারি সো আমি আজকে যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সো ইন্টার পরে আসতেছি দেন কথা বলবো সো ইন্টো করে আবার ফিরে আসলাম সো আজকে বলেছি যে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব থেকে আমরা কিভাবে ইজিয়েস্ট ওয়েতে ভিডিও ডাউনলোড করতে পারি জাস্ট এটার জন্য সিম্পলি আমার যে কাজটা করতে হবে এটা ছাড়া পসিবল না ফার্স্ট ইউটিউবে যেতে হবে সো গেলাম ইউটিউবে সো এইখান থেকে আমি আমার চ্যানেলটাকে সার্চ করলাম আমি আমার চ্যানেলটাকে গেলাম জাস্ট মনে করেন মনে করেন আমি এই ভিডিওটাকে দেখব এবং এইটাকে আমি ডাউনলোড করব যে সিম্পলি একটা ট্রিক ইউজ করব সেটা হচ্ছে ইউটিউবের ওয়াইয়ের আগে আমি জাস্ট দুইটা এস দিয়ে দিব এখান থেকে রিডিরেক্ট হয়ে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে আমার অপশন আসবে যে আমি কি ধরনের ফরম্যাটটা সিলেক্ট করব আপনি আপনার পিসির বা আপনার মোবাইলের কনফিগারেশনের অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট আপনার যেরকমভাবে দরকার লাগলে আপনি অডিও এখান থেকে নিতে পারবেন ঠিক আছে সো মনে করেন আমি এই ফাইলটাকে ডাউনলোড করব জাস্ট এখান থেকে সেভ দিতে পারি আমি একটা এক্সটেনশনের ইউজ করতেছি ডাউনলোডের জন্য যেটা দিয়ে করলে আমার ডাউনলোডিংয়ের স্পিডটা অনেক ফাস্ট থাকে এবং আমার ডাউনলোডটা কোনোভাবেই ইন্টারাপ্ট হবে না যদি এই জিনিসটা কীভাবে আমরা ইনস্টল করি সেই জিনিসটা যদি দেখতে চান আমার ডিসক্রিপশনে দেখতে পারেন আমি এটা দিয়ে দিব সো আজকের জন্য এই পর্যন্তই সো আশা করব আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে খারাপ লাগলে কেমন লাগে সেটা জাস্ট আমাদেরকে জানাতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের বন্ধু বন্ধুদেরকে জানাই জানিয়ে দিতে ভুলবেন না এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না আর আজকের সময় বেশি নেবো না আশা করি সবাই ভালো আছেন থ্যাংক ইউ